আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই আবার চলে আসলাম নতুন আরও কি ইন্টারনেট ভিডিও নিয়ে আসলে এটা র্যাম্পেন্স অ্যাসোসিয়েশনের যে বান্ডিলটা আসছে ওটা আর আমি অনেক ঠান্ডা আর অসুস্থ থাকার কারণে ভিডিও বানাতে পারছি না আমার সাথে আছে রায়হান ও আজকে আমি এটা বের করব আর নিয়েছিলাম তো এটা এখন আবার ডিসকাউন্টে দিয়েছে তো চলুন শুরু করা যাক ছোট্ট একটি ইন্টু দিয়ে আজকে video Hang him from the yard. Arr. ইন্টার পরে চলে আসলাম আমরা ভিডিওতে আর আমি আমার ক্যারেক্টারটা চেঞ্জ করব কারণ মেন ক্যারেক্টারে পারা যায় না সো আমি প্রথমে অ্যাডাম নিয়ে নিই অ্যাডাম মামাকে নিই আর অনেক ট্রিক্স খাটানোর পরে আমি এই ইভেন্টে ঢুকবো তো ইমোটগুলো যা আছে সব চেঞ্জ করে দিব চেঞ্জ করে তারপরে এখন আমি চলে আসলাম আমার র্যাম্পেচের প্রথমে বিল মনে একটা স্পিন দেখি গাড়ি না আমাকে কী দেয় প্রথম স্পিনে কিছু দিল না তো আরও একটি স্পিন এখন একটা ইনকিউবেটর ভাউচার আরও বিশ ডায়মন্ডের স্পিন দেখা যাক কি পাই কান স্কিন আরও একটি বিশ ডায়মন্ডের স্পিন আমি করতে যাচ্ছি এবার আমি কি পাই ম্যাক্স সেভেনের একটা বক্স আবার বিশ ডায়মন্ডের স্পিন কিছুই পেলাম না তো দেখি আরও কি ট্রিক্স খাটানো যায় এবার একশো আশি ডায়মন্ডের একটা স্পিন মেরে দিলাম ওয়াও পেয়ে গেলাম প্রথম স্কিনটা এখন একটা টোকেন পেলাম প্রথম স্পিনেই আবার মেরে দিলাম আবার ছোট্ট একটা স্পিন এখন কি দেয় গারিনা ওয়াও গারিনা আমাকে সিঙ্গেলেই একটা আরেকটা দিয়ে দিল গারিনা আমার প্রতি ভালোবাসা হয়তোবা দিচ্ছে দেখা যাক কি করে এবার ডায়মন্ড রয়্যাল বাউচার আবারও বিশ ডায়মন্ডের স্পিন এবার মারবো না এবার একশো আশি ডায়মন্ডের স্পিন মেরে দিয়েছি প্রথমেই তো দশটা মারলে আমাকে দিচ্ছে না অ্যাডাম মামুকে নিয়ে মনে হয় হচ্ছে না আবার একশো আশি ডায়মন্ডের আর একটা স্পিন না ষোলো ডায়মন্ডের স্পিন হচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না গাড়ি না দিচ্ছে না ভালোবাসা দিচ্ছে না ষোলো স্পিনে গাড়ি না ভালোবাসা দিচ্ছে না ও শেট এবার কিছুই হবে না আরও একটি ট্রিক্স খাটালাম আবার ষোলো একটা স্পিন ওয়াও আরও একটা দিয়ে দিয়েছে তিনটা ও মাই গড মাত্র ছয়শো ডায়মন্ড স্পিনে তিনটা পেয়ে গেলাম আমি ছয়শো ডায়মন স্পিন ইয়ো এবার পেলাম একটা গান বক্স আরও একটি স্পিন এবার পেলাম না আর উনিশশো ডায়মন্ড একশো আশি ডায়মন্ড স্পিন মারলে ও মাই গড পেলাম না সতেরোশো নব্বই ডায়মন্ড আছে দেখি গাড়ি না এর মধ্যে দিয়ে দেয় কিনা আরও একটি স্পিন হলো না আরও একটি স্পিন এবারও দিল না এবার আমি আমার ক্যারেক্টার চেঞ্জ করে নিয়ে আসলাম আরও একটি স্পিন দিল না আরও একটি স্পিন ও দিল না আরও একটি বিশেষ স্পিন এবারও দিল না এবারও আর আরও একটি স্পিন এবারও দিল না এবার কি একশো আশি ডায়মন্ড স্পিন মারবো হবে না নাকি মারি আরেকটা স্পিন ডায়মন্ড রয়্যাল বাউচার আরও একটি স্পিন দিচ্ছে না এবার একশো আশি ডায়মন্ড একটা স্পিন এবার দিয়ে দিস আহ দিল না গাড়ি না দিল না আরও একটি স্পিন ওমা কতটা এমন খাচ্ছে আল্লাহ ষোলো স্পিনে দিচ্ছে না তাড়াতাড়ি মারতেছি আমরা ডায়মন্ড আজকে খরচ করবই দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না ক্যারেক্টার চেঞ্জ আবার ক্যারেক্টার চেঞ্জ দিচ্ছে না দিচ্ছে না গাড়ি আবার একটি স্পিন দিচ্ছে না আবার একটা স্লো স্পিন দিচ্ছে না আরও একটা স্প্রিন ও শিট দিয়েও দিল না আরো একটা স্পিন এবার দিচ্ছে না এবারও দিচ্ছে না এবার ব্যাগের থেকে মারি না ব্যাগ পরে মারি ও দি দেয়নি দেয়নি দেয়নি কেন দেয়নি জামা দিচ্ছে এটা লাগবে না আমার দেয় না কেন দেয় না গো দিয়ে দে গাড়ি না দিয়ে দে ব্যাটার ছেড়ে দিচ্ছে না এবার ব্যাকপ্যাক ফুল হয়ে গেছে ব্যাকপ্যাক থেকে মারবো ষোলো স্পিন আরে দিচ্ছে না তো আটশোশো পঞ্চাশ যেমন আছে সিলেক্ট করি দশটা মারি দিয়ে দিস গাড়ি না দিয়ে দেয় না দিয়ে দেয় না গাড়ি না দিয়ে দেয় না গাড়ি না সিলেক্ট সিলেক্ট গাড়ি না ফুতুর করে দিচ্ছে দেয় না দেয় না দিয়ে দেই দেয় না দিয়ে দেয় না আবারও সিলেকশন করে দেই দিচ্ছে না গাড়ি না দিচ্ছে না কি করতেছে গাড়ি না গাড়ি না আমাকে ফুতুর বানিয়ে দিবে গাড়ি না ফুতুর বানিয়ে দিবে আমার কাছকে ও তার খাওন দেয় গাড়িটা ঝাড়ু দে ভাই রামু ঝাড়ু দা দে দে দে দিয়ে দে দিয়ে দিস এবার দিয়ে দিস এইবার সিলেক্ট করে মারতেছি দিয়ে দিস বেশি করে মারবে এবার এবার দশটা মারবে একসাথে দিয়ে দে গাড়ি না দিয়ে দে এবার দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে ও ইয়েস আবর্জনা দিয়ে একটা দিয়ে দিয়েছে চারটা হয়ে গেছে টোকেন টোকেন চারটা হয়ে গেছে এবার আমি কি করব দশটা মেরে দিই একবারে দশটা এবার এইবার আর একটা দিয়ে দিবে ও দিল না দিল না গাড়ি না দিল না হা হা হা পাঁচটা মারলাম আবার গাড়ি না দিয়ে দে দিতে নাই দে নাই দিয়ে দে নাই ও মা ডায়মন্ড শেষ আসো তিন আছে দে দে দে দে দে নাই আর দিচ্ছে না সাতশো নব্বই ডায়মন্ড আবার ক্যারেক্টার চেঞ্জ আবার মারলাম একশো আশি দিচ্ছে না গাড়ি না দিচ্ছে না আবার কি করব আবার মারলাম এবার গাড়ি না আমাকে খায় ফেলাবে একদম সব ডায়মন্ড শেষ করে দিবে আবার আমি অ্যাডাম নিয়ে চলে আসলাম বিশ ডায়মন্ডের চলে স্পিন দিয়ে দে দিয়ে দে দিয়ে দেয় নাই দিয়ে দেয় নাই গাড়ি না দিয়ে দেয় নাই আবার মারলাম আবার আবার দেয় না গাড়ি না দেয় না দশ ডায়মন্ড আমাকে পুতুল বানিয়ে দিছে আর দুশো দশ ডায়মন্ড আল্লাহ দেয় না কে ষোলো স্পিনে মারি দুশো সত্তর ডায়মন্ড আরে দশ ডায়মন্ড থাকলে তো মারতে পারতাম দশটা আচ্ছা আমি ষোলো স্পিন মারি দেয় না আরও একটি স্পিন দেয় না আরও একটা স্পিন আল্লাহ দিচ্ছে না তো আরও একটা মারলাম ডায়মন্ড রয়্যাল ভাউচার আমি আপাতত ব্যাগ দিয়ে মারি পনেরোটা মারি একসাথে মারলাম দিয়ে দিস ভাই দেয় না রে ভাই দেয় না কি করবো আমি আমি কান্না করবো দিয়ে দে দিয়ে দে গাড়ি না দিয়ে দে দিয়ে দিস দিয়ে দিস দেয় না গাড়ি না দেয় না রে দেয় না দিচ্ছে না দিচ্ছে না গাড়ি না দিচ্ছে না এবার কি করব ড্রাইভার নাই এবার সবগুলো ক্লেম করে নি প্রথমে লেদার তারপরে গাড়ির স্কিল তারপরে একটা ইমোট আর সিস্টের স্কিন আমার ছাব্বিশশো ডায়মন্ডের মধ্যে আছে আর নব্বই ডায়মন্ড গাইস তোমরা দেখে নাও কি করা যায় পেলাম না কি করব দিল না চাইছিলাম মারতে দিলই না চাইছিলাম না মারতে তারপরেও মারলাম দিলাম না গাড়ি না ভালোবাসা দিচ্ছে না আবার ডায়মন্ড নিয়ে আসলাম মাত্র একশো ডায়মন্ড টপ আপ করলাম দেখি কি করে এবার গাড়ি না দিস দেয় না দেয় নাই দেয় না ষোলো স্কিন দেখছে না রে ভাই বিশ ডায়মন্ড করে এই মারমো দিয়ে দে দিয়ে দেয় না রে ভাই দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দেয় না দিয়ে দে দিয়ে দে দিয়ে দে গাড়ি না দিয়ে দে ও দিয়ান দেয় না পঁচাশি মন আছে আর পঁয়ষট্টি না আর মাত্র তিনটা মারতে পারবো দিচ্ছে না আরো একটা স্পিন আরো আর দিচ্ছে না আর লাস্ট স্পিন দেয়নি গাড়ি না দেয়নি এবার এগারোটা মারি এখান থেকে দিয়ে দিস গাড়ি না দিয়ে দিস দিয়ে দিস আর ডায়মন্ড খরচ করাইস না আমার আঠাইশশো ডায়মন্ড আহ আয় ডায়মন্ড রে দিতেছে না আর একটাই স্পিন ডায়মন্ড টপ আপ করেই ছাড়বে দিল না আর একটা দিল না আবারও সাতশো বত্রিশ ডায়মন্ড টপ আপ করে চলে আসলাম প্রথমে ষোলো স্পিন দিচ্ছে না আরো একটি সোলো স্পিন দিচ্ছে না আরো একটি স্পিন ওমা গাড়ি না আমার খেয়ালে আছে জরিনা আপা তুমি ভালোবাসা কেন দিচ্ছ না ওরে কাছে আইসা দিয়া যায় না ছয়শো না স্যার দিচ্ছে না রে ভাই কি করব ক্যারেক্টার আমারও চেঞ্জ ডায়মন্ড রয়্যাল ভাউচার দিচ্ছে না গাড়ি না ফুতুল করে দিবে দাদুরা দিচ্ছে না দিচ্ছে না গাড়ি না আমাকে লজ্জা দিচ্ছে কতগুলো ডায়মন্ড গাইস তোমরা দেখে নাও আর দুশো সাতাত্তর ডায়মন্ড আছে এর আগে ছাব্বিশশো সাতাইশশো আঠাইশশো এখন আরও সাতশো গাইস তোমরা এই ইভেন্টটা কেউ নিও না আবারও নিয়ে আসলাম কালামানিককে ও ও দেয় নাই দেয় নাই দেয় নাই সাতাত্তর এমন আছে আর সাতান্নটা এমন আছে মারি আর একটা দিল না আরো একটা স্পিন মারতে পারবো ষোলো স্পিন দিচ্ছে না এবার back pack full back pack থেকে মারতে হবে দেখি কেলে নিয়ে আসছি ব্যাক প্যাক থেকে একটা পাই কিনা বারোটা মারতে পারবো দেই বারোটা মাইরা দিই একসাথে নাকি করবো দশটা মারবো হ্যাঁ দশটায় মারি দশটা মার বার দুইটা কমাই আর একটা কমাই হ্যাঁ দশটা হয়ে গেছে এই একটা কমাই দিই হ্যাঁ বাস মেরে দিলাম একটা দিয়ে দিস একটা টোকেন লাগে আর গাইস ওরে মা গো একটার জন্য যে কি করবে আমাকে তিনি ভোল্টে পাঠিয়ে দিস কারণ আমার তো খরচ হচ্ছে কি করবো আজকে গরিবের মতো মারবো না বড়লোকের মতো মারবো আবার আরও একটা স্পিন দিচ্ছে না জানি টপ আপ করাবে আবার টপ আপ করতে হবে দিচ্ছে না দিচ্ছে না আবার সাতশো বত্রিশ ডায়মন্ড টপ আপ করে আমি কালামানি প্লেকে নিয়ে আসলাম একশো আশি ডায়মন্ডের স্পিন যাই না পঁয়ত্রিশশো আর সাতশো এ আল্লাহ দেয় না দেখছে না দিচ্ছে না রে ভাই দুশো নয় ডায়মন্ড বুঝছি শেষ আশা ভরসা শেষ গাইস দেখো তোমরা দেখে নাও দেখে নাও কিভাবে মেরে নিচ্ছে একটা অবলা ছেলেকে কিভাবে নিচ্ছে শেষ এবার আবর্জনা দিয়ে মারবো চিন্তা বলতে পাঠানোর চিন্তা দেখি করা যায় একটা একটা করে পারবো দিচ্ছে না গাইস অলরেডি আমার আঠাইশো আর হয়েছে সাতশো বত্রিশ আরও গেল সাতশো বত্রিশ আঠাইশো আর চোদ্দশো হিসাব করো গাইস তোমরা কমেন্ট সেকশনে লিখে দিও আল্লাহ দিচ্ছেন আমাকে আবর্জনা দিয়ে আর একটা টোকেন লাগে গাড়ি না আর ডায়মন্ড টপ আপ করতে দিস না নাইলে গেম খেলা ছেড়ে দিব দিস না তুই মেরে দিলাম দশটা আবারও না ফকিন্নি গাড়ি না দিবে না ফকিন্নি গাড়ি না সব মারে দেবো কোনো কিছু নেবো না দিল না সব মার সব মার সব একটা একটু করে মারতেছি দিচ্ছে না দিচ্ছে না গাড়ি না দিচ্ছে না সিঙ্গেল ফকিন্নি গাড়ি না আবারও ডায়মন্ড টপ আপ করে চলে আসলাম এক হাজার ডায়মন্ড টপ আপ করলাম আবারও এগারোশো ডায়মন্ডের মতো টপ আপ করলাম এবার দেখে আমাকে দেয়নি কি আর একটা লাগে একটা একটা একটার জন্য মারতেছি গাইস তোমাদের ভালোবাসার জন্য ভালোবাসা দেখানোর জন্য আমি আবারও ভিডিও বানাচ্ছি গাড়ি না দিয়ে দিবে না ভালোবাসা দিবে না ভালোবাসা দিবে না কততে দিবে আজকে মারবো ফকির হয়ে যাব লাগলে ভিটা মাটি বেছে দিব দেয় কি না দেয় কি না ও দেয় না সাতশো ডায়মন্ড এবার আমি ক্রোনো ক্যারেক্টারকে নিয়ে আসলাম দিয়ে দিস দিয়ে দিস এইবার দিয়ে দিস দিয়ে দিস দেয় নাই দেয় নাই দেয় নাই এইবার দিয়ে দে এইবার দিয়ে দে এইবার দিয়ে দে ও ইয়েস ও ইয়েস দিয়ে দিয়েছে ফাইনালি আমাকে দিয়ে দিয়েছে আমার চার হাজার নয়শো সামথিং আল্লাহ চার হাজার নয়শো তোমরা এই ইভেন্টটা নিও না কেউ চার হাজার নয়শো ডায়মন্ড আমি শেষে এই ভিডিওটা বানালাম এই ভিডিওটা আমি দ্বিতীয় দিন বানাইতেছিলাম বাট অসুস্থতার কারণে লেট হচ্ছে দিতে এখন আমি কি করব এগুলো সব ভোল্টে পাঠাই দেই আটত্রিশটা অবার্জনা রয়ে গেল যাক লাভ হলো কিছু ডায়মন্ডের লাভ হলো যাক আমারও পাঠাই দেই একটা গেঞ্জিও পাইছি কত কিছু দেখেন গাড়ি না আমাদের ভালোবাসা দেয় লই না আমরা বান্ডিলটা ওপেন করি কুখ্যাত বান্ডিল কি দিছে জামা জুতা আহ আহ আরে ব্যাকপ্যাকটা ভালো ছিল যাক এই একটা বান্ডিল চার হাজার নয়শো নব্বই ডায়মন্ড গেল আমার হিসাব